আচ্ছা রোহিত ইংলিশ মুভি দেখা হয় হ্যাঁ অবশ্যই কেন ইংলিশ গান শোনা হয় অবশ্যই আচ্ছা ইংলিশ মুভি যখন দেখি তখন যে টিভি স্ক্রিনের নিচে একটা ইয়া উঠে না যেখানে লেখাগুলো উঠে ওটাকে কি সাবটাইটেল হ্যাঁ, বলে সাবটাইটেল মানে ফলো করিস কেন না কারণ কি সাবটাইটেল না দেখে ইংলিশ বোঝা যায় না সবগুলা কথা ক্যাপচার করা আমাদের পক্ষে পসিবল হয় না okay and what about English song যদি ইংলিশ গানের কথা বলি ইংলিশ সং এর ক্ষেত্রে সাবটাইটেল ছাড়া ইম্পসিবল লিরিক্স দেখতেই হচ্ছে বাবা এটা কোনো ওয়েতে পসিবল না মানে মুখস্থ করার ক্ষেত্রে ইংলিশ আচ্ছা, দেখাই লাগে তুই ইংলিশ শিখিসনি অবভিয়াসলি শিখছি আচ্ছা এবিসিডি পারিস হ্যাঁ কেন পারবো না অবশ্যই পারি আচ্ছা আই ডোন্ট নো এটার মানে কি বলতো আমি জানি না কেন জানিস না আই ডোন্ট নোর মানে কি I don't know Bangla mean হচ্ছে আমি জানি না বাবা কেন জানবি না তুই ইংলিশ জানিস না তাহলে I I know that I do know okay okay I joking by the way so এই যে আমরা বুঝতে পারছি না ইংলিশ আমরা জানি পড়ি শিখি এরপরও আমরা বুঝতে পারি না এর রিজনটা হ্যাঁ। কি হতে পারে এর অনেক কারণ থাকতে পারে সাধারণত প্রত্যেকটা দেশে যেমন আমেরিকান অ্যাকসেন্টের কথাই বলে থাকি আমরা এটার কথার টোনটা থাকে একরকম এখন যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ওদের কথার টোনটা থাকে আরেক রকম তো বিভিন্ন দেশের অ্যাকসেন্ট থেকে শুরু করে ওদের কথার টোন স্পিড ফ্লুয়েন্সি সব কিছু ডিফারেন্ট হয়ে থাকে যেটা এখানে আমি যেটা সব থেকে বেশি বলি যে ফ্লুয়েন্সি ওরা অনেক স্পিডে কথা বলে ফর এক্সাম্পল আমরা যেভাবে বাংলায় বলি তাই না বাংলায় হ্যাঁ। আমরা স্পিডে কথা বলি আর যারা নেটিভ স্পিকার আছে তারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলে so yes this is me Shrabanti Bhattacharya yes this is me Rohit Khandakar so what will be our topic today it's contraction so what is contraction contraction মানে হচ্ছে কোনো কিছুকে কন্ট্রাক্ট করে ফেলা বা একটা শব্দকে কন্ট্রাক্ট করা মানে হচ্ছে ছোট করে ফেলা সো একটা ওয়ার্ডকে যখন আমরা কন্ট্রাক্ট করি এর রেজাল্ট কি হয় ওয়ার্ডের লেন্থটা কমে যায় যার জন্য উচ্চারণের মানে সময়টা কম লাগে সময়টা এক্স্যাক্টলি সময়টা কম লাগে এবং যখন উচ্চারণ করতে সময় কম লাগে তখন কি হয় তখন অ্যাকচুয়ালি কথার ফ্লুয়েন্সিটা বেড়ে যায় প্লাস কথা বলতে খুব মানে তাড়াতাড়ি একটা কথা শেষ করা যায় এক্স্যাক্টলি সো যখন আমরা কন্ট্রাকশন ইউজ করব বা ওয়ার্ডগুলোকে কন্ট্রাক্ট করে ফেলবো তখন কিন্তু আমরা ফ্লুয়েন্সিটা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছি সো ইয়াস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কন্ট্রাকশন একদম ইজি বেসিক ডেইলি লাইফে যে ইউজ করতে হয় এরকম কিছু contraction so the first one will be do not আমরা ডু নট অনেক কিছু বলি না সো রোহিত ডু নট দিয়ে আমাকে একটা সেন্টেন্স যদি বলিস যেমন do not argue sadly so do not কে আমরা কন্ট্রাক্ট করে এটা বলি যে don't yes don't don't exactly তাহলে এটা কি হচ্ছে ডু নট আর্গিউ এটাকে আমরা শর্ট করে কি বলতে পারি ডোন্ট আর্গিউ সো যাদের কাছে স্টপ ওয়াচ আছে অবশ্যই এটা কিন্তু সবাই চ্যালেঞ্জ করবেন যে যখন ফুল ফর্মে কথা বলছি তখন কতটুকু সময় লাগছে অ্যান্ড কন্ট্রাকশনে কথা বললে সময় কতটুকু লাগছে এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই এটা আমাদেরকে জানাবেন অবশ্যই next one will not will not দিয়ে একটা সেন্টেন্স ওকে উইল নট দিয়ে আমরা বলতে পারি I will not do that will not এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে won't. তাহলে এটার एग्जांपल কি হচ্ছে I won't do that I won't do that yeah will not won't. will not won't. next will one not won't. shall not shall not এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে shan't So, এটা একটা example. shall not I shall not do that so যদি এটাকে আমরা কন্ট্রাকচুয়াল ফর্মে বলি I shan't do that exactly আমি যদি নেক্সট আরেকটা एग्जांपल দেই যে have দিয়ে for example, I have a book. I have a book আমার একটি বই আছে তাহলে আই হ্যাভ এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে অফ কি অফ অফ তাহলে এটা আমরা কি বলছি of a book I have a book of a book exactly কত শর্ট হয়ে যাচ্ছে তাই না টাইমটা কত কম লাগছে সো আমরা যখন এই ফর্মগুলো ইউজ করব আমাদের কিন্তু ফ্লুয়েন্সি একদম ইজিলি চলে আসবে খুব ইজিলি চলে আসবে এক কথায় আচ্ছা নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা কখনো কখনো বলে থাকি ধরুন আই হ্যাড আই হ্যাড যদি কোনো আমরা একটা সেন্টেন্স বানাই আই হ্যাড আ বুক আমরা ধরিয়ে নিই আই হ্যাড আ বুক বুক দিয়ে আবার একটা এক্সাম্পল দেওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি কনস্ট্রাকশন করলে আই আ বুক আই আ বুক আর এটাকে আরো তাড়াতাড়ি করে আমরা বলছি আই আ বুক আই আ বুক যেটা কিন্তু বেসিক্যালি নেটিভরা করে যে হ্যাঁ তখন আমরা যদি ফার্স্ট ফার্স্ট শুনছি I a book what is আইটা বুক তাহলে আমাদের আগে কি জানতে হবে প্রত্যেকটার কন্ট্রাক্ট ফর্ম গুলো জানতে হবে কন্ট্রাক্ট ফর্ম জানা মানে হচ্ছিল মানে সবকিছু ইজি হয়ে যাওয়া এক কথায় I had then I would এগুলোকে আমরা এভাবে বলতে পারি I I okay I a book okay so next one have not haven't এটাকে যদি আমরা কন্ট্রাকশন ফর্মে বলি তাহলে have not haven't had not hadn't will not, owned, owned do not, don't, shall not, shan't, might not, mightn't so এইভাবে আরো অনেক ধরনের কন্ট্রাকশন আছে যেগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা আমাদের ফ্লুয়েন্সিটা বাড়িয়ে ফেলতে পারি এক্স্যাক্টলি নেক্সটে আমি পজিটিভ নেগেটিভ এবং নিউট্রাল এরকম তিন টাইপসের কনট্রাকশন দিয়ে আপনাদের জন্য আরও তিনটা লেসন করব আজকে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করতে চাইলাম যে আমাদের ফ্লুয়েন্সিটা আনতে হলে এই কন্ট্রাকশনের প্রয়োজনীয়তাটা কতটুকু সো ইয়াস নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না and yes you can call us at